ফেরাউনকে লোহিত সাগরে ডুবেছিল না নীল নদে ডাক্তার মরিস বোকাইলের ইসলাম গ্রহণের এক বিস্ময়কর ঘটনা আমরা অনেকেই শুনেছি উনিশশো সালে মিশর থেকে ফেরাউনের লাশ আনা হয়েছিল ফ্রান্সে রাজকীয় সম্বর্ধনা দেয়া হয়েছিল রেমসিস দ্বিতীয়র অভিশপ্ত লাশকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে বরণ করা হয় ফেরাউনকে এর আগে তার পাসপোর্ট তৈরি করতে হয় পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট ফ্রান্সের আইন হিসেবে জীবিত বা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না নিয়ম মেনে তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয় বিখ্যাত সব সার্জন এবং বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন যে রেমেসিসের মৃত্যু হয়েছে সাগরে তার শরীরে লবণের কণা পাওয়া গেছে সাগরে ডুবে মরা ছাড়া এমন লবণের কণা পাওয়া সম্ভব নয় এছাড়া তার কয়েকটি হাড়ে চোটের চিহ্নও প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে ডক্টর মরিস বুকাইলেকে কেউ একজন বলে মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে বুকাইলে বিস্মিত হন বলেন অসম্ভব ফেরাউনের মৃত্যুর এই তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম আজ থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদ কি করে এমন কথা বলবেন পরে তিনি যখন কোরআন শরীফ খুলে নিজে যখন এইসব আয়াত দেখেন তখন সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন সোবাহান আল্লাহ এ থেকে প্রমাণ হয় যে কোরআন আল্লাহর কালাম মরিস বুকাইলের জন্ম উনিশশো সালে মৃত্যু উনিশশো সালে সতেরোর দশকে তিনি সৌদি আরবের বাদশাহ ফাইসাল ও মিশরের আনোয়ার সাদাতের পারিবারিক চিকিৎসক ছিলেন এরপর হঠাৎ আশির দশকে ইসলাম সম্পর্কে তার আগ্রহের খবর পাওয়া যায় উপরের গল্পটির মতো নানান গল্প ছড়িয়ে পড়ে মুসলমানদের মাঝে মরিস বুকাইলিকে নিয়ে অনেক তর্ক আছে আরবে সেই সব তর্কে না গিয়ে মূল আলোচনায় প্রবেশ করি ফেরাউন আসলে কোথায় ডুবেছিল লোহিত সাগরে না নীল নদে উপরের গল্প যথার্থ হলে বলতে হবে সাগরে ডুবেছিল নীল নদে নয় বুকালির গল্পকে একমাত্র উপাত্ত হিসেবে গ্রহণ করা যায় না কারণ রেমেসিস দ্বিতীয়ই কি মুসা সাল্লামের সময়ের ফেরাউন কিনা এ নিয়ে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকদের মতানৈক্য এখনও শেষ হয়নি মুসা ও অভিশপ্ত ফেরাউন আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগের সময় তাদের অবস্থান সেই সময়ের লবণের কণা এখনও শরীরে লেগে থাকার তথ্য বিশ্বাস করতে বিজ্ঞানমনস্ক মুসলিমদের কষ্ট হবে আমরা সরাসরি কোরআন থেকেই এর সমাধান বের করার চেষ্টা করতে পারি পবিত্র কোরআনে হজরত মুসা ও ফেরাউনের ঘটনা বহু স্থানে উল্লেখ করা হয়েছে এত অধিক আলোচনা অতীত অন্য কোনো মানুষের ব্যাপারেই করা হয়নি এত আলোচনা সত্ত্বেও কোথাও এই কথা স্পষ্ট করা হয়নি নদীনা সাগরে নিমজ্জিত হয়েছিল ফেরাউন দুই রকম দাবি করা হয়েছে এবং দুই দাবির পক্ষে রয়েছে বেশ কিছু সাক্ষ্য প্রমাণ মূলত কোরআনের আয়াতসমূহের তর্জমাতেও ভিন্নতা দেখা যায় যেমন এখানে সুরা জারিয়াতে চল্লিশ নম্বর আয়াতের অর্থ দেখুন গিরিশচন্দ্র তার তর্জমায় লিখেছেন পরে আমি ফেরাউনকে ও ফেরাউনের সৈন্যদেরকে আক্রমণ করিলাম অবশেষে তাদেরকে নদীতে নিক্ষেপ করলাম এবং সে নিন্দিত হইল জারিয়াত চল্লিশ একই আয়াত ইফোবার তর্জমায় লিখেছে এবং উহাদের সমুদ্রে নিক্ষেপ করিলাম নদী না সমুদ্রে এই নিয়ে যেমন মতানৈক্য তেমনি কোন সাগরে বা কোন নদীতে তা নিয়েও হতে পারে একতেলাফ আরবের কিছু কিছু গবেষকদের মতে ভূমধ্যসাগরের কথাও পাওয়া যায় অধিকাংশ গবেষকদের মত হচ্ছে লোহিত সাগর আর অনেকের মত হচ্ছে নীলনদ মিশরের নীলনদ ছাড়া আর কোনো নদী নেই কিন্তু সুরা জুকরুফে আল্লাহ তাল্লাহ ফেরাউনের বক্তব্য উদ্ধৃত করেছেন এবং তিনি বলেছেন হে আমার সম্প্রদায় মিশর রাজ্য কি আমার নহে আর এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত তোমরা ইহা দেখো না জুকরুক একান্ন এই আয়াত থেকে বোঝা যায় মিশরে একসময় আরও নদ নদী ছিল সাম্প্রতিক সময় নাসার বিজ্ঞানীরা প্রাচীন মিশরে আরও নদী থাকার দাবি করেছেন তাই যদি হয় অন্য কোনো নদীতেও ফেরাউনের ডোবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বিতর্ক দীর্ঘ না করে নদী না সাগর তার একটা সমাধানে আসার চেষ্টা করা যাক পবিত্র কোরআনের বিবরণ থেকে মূলত কোরআনে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে দুইটি শব্দ ব্যবহার করা হয়েছে এক হচ্ছে বাহর অপরটি ইয়াম বর্তমান আরবিতে বাহর শব্দটিকে বললেই সাগর বোঝায় কিন্তু কোরআনে বাহর শব্দটি একাধিক স্থানে বারের বিপরীতে ব্যবহৃত হয়েছে অর্থাৎ স্থলের বিপরীতে যে কোনো জলমগ্ন স্থানকে আরবি অভিধানেও বাহর বলা হয়েছে আর ইয়াম শব্দটি কোরআনে ফেরনের ডোবার ঘটনা ছাড়াও আরও কয়েক স্থানে এসেছে যেখানে নদী অর্থে ব্যবহৃত হয়েছে সাম্প্রতিক ভাষাবিজ্ঞানের গবেষণায় আরও দেখা যাচ্ছে ইয়াম শব্দটি প্রাচীন হায়ারোগ্লিফিক ভাষার শব্দ হায়ারোগ্লিফিক ভাষায় ইয়াম আরবি মাউন্ট শব্দের সমার্থক আর এই শব্দের ব্যবহার এখনও পূর্ব সুদানের কিছু কিছু অঞ্চলে রয়েছে সুদানের কয়েকটি জাতি ইয়াম শব্দের অর্থ তারা নদী করে থাকে লোহিত সাগরের জন্য ইয়াম শব্দের ব্যবহার আরবে কখনই ছিল না মুসা আলাহিসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে অবশ্যই ইসরায়েলের দিকে যাত্রা করতে চেয়েছিলেন কিন্তু ফেরাউনের রাজ্যের সীমানা থেকে বের হওয়ার চিন্তাই ছিল তাদের সবার আগে সেই হিসেবে তিনি মিশরের উত্তর পশ্চিম সীমান্তের দিকে অগ্রসর না হয়ে অপেক্ষাকৃত কাছে দক্ষিণে সুদানের দিকে নীলনদের ওপারে যাওয়াই ছিল সহজতর এরপর ধীরে ধীরে তীর ধরে তিনি সিনাই পর্বতের দিকে যাওয়া অসম্ভব নয় এখানে এসে সুরা বাকারার একটি আয়াত দেখুন যখন তোমাদের জন্য নদীকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়েছিলাম আর তোমরা তা প্রত্যক্ষ করেছিলে সুরা বাকারা আয়াত পঞ্চাশ এই আয়াতে আল্লাহ বলেছেন ফেরাউনের ডুবে যাওয়ার বিষয়টি বনি ইসরায়েল দেখছিল এখন বুঝুন লোহিত সাগরের প্রস্ত তিনশো কিলোমিটার ওপারে যাওয়ার পর বনি ইসরায়েল কমপক্ষে দেড়শো কিলোমিটার দূর থেকে কি ফেরাউনকে দেখেছে নীলনদের বর্তমান প্রস্থ প্রায় তিন কিলোমিটার প্রাচীন মিশরে আরও দীর্ঘ হওয়া অসম্ভব নয় আমাদের পদ্মা নদীর মতো প্রমত্ত অবস্থায় যদি ফেরাউন নীলনদে ডোবে তাহলে কোরআনের বিবরণের সঙ্গে মোটেও অসঙ্গতিপূর্ণ মনে হয় না তিন চার কিলোমিটার পথ খালি চোখে দেখা সম্ভব কিন্তু কয়েকশো কিলোমিটার পথ খালি চোখে দেখা যায় না তাছাড়া দক্ষিণ মিশরে বনি ইসরায়েলের বসবাসের কথাও প্রত্নতাত্ত্বিক গবেষক ও ঐতিহাসিকরা লিখেছেন সুদানে বনি ইসরায়েলের কিছু বংশ বিস্তার হয়েছিল মিশর থেকে যাত্রা শুরুতেই তারা মরুভূমির পথ বেছে নিয়েছে বলে মনে হয় না তাওরাতেও হিজরত চোদ্দ নম্বর অধ্যায়ে লেখা আছে কয়েক মাস পর তারা সিনাই পর্বতে গিয়ে পৌঁছায় আরও একটি বিষয় হচ্ছে ফেরাউনের ভয়ে হিজরত করা বনি ইসরায়েল লোহিত সাগর অভিমুখে যাত্রা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন কয়েকশো মাইল পাড়ি দিয়ে লোহিত সাগর তারপর আবার লোহিত সাগরের দীর্ঘপথ রাতারাতি পায়ে হেঁটে পাড়ি দেয়া মোটেও স্বাভাবিক মনে হয় না অলৌকিকভাবে তারা রাতারাতি এত দীর্ঘপথ পাড়ি দিয়েছে এমন কোনো ইঙ্গিত কোরআনেও নেই সর্বশেষ সুরা ইউনুসের বর্ণনা দিয়ে আলোচনা করব এরশাদ হয়েছে আজ আমি ফেরাউনের দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরে যারা থাকছে তাদের জন্য নিদর্শন হও অবশ্যই মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্বন্ধে গাফেল ইউনুস আয়াত বিরানব্বই ইমাম তাবারি তার তাফসির গ্রন্থে ইবনে আব্বাসের ব্যাখ্যায় বর্ণনা করেছেন বনি ইসরায়েল জলরাশি পাড়ি দেওয়ার পর সন্দেহ করেছিল যে ফেরাউন মরেছে কিনা তারা তার লাশ দেখতে চাচ্ছিল আল্লাহ তাল্লাহ ফেরাউনের লাশ তীরে ছুঁড়ে ফেলেন বনি ইসরায়েল তা দেখে নিশ্চিত হয় এখন অনেকেই এর অর্থ করেছেন কেয়ামতের আগ পর্যন্ত তার লাশ সংরক্ষিত থাকার কথা আল্লাহ বলেছেন অথচ নিশ্চিত করে এমন দাবি করা যায় না কোরআনের আয়াতের অর্থ ইবনে আব্বাস এবং অন্যান্য মুফাসিরা যা করেছেন তাতে বরং অন্য কিছুই বোঝা যায় এই দীর্ঘ আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসুলের ওপর ইমান আনতে হবে আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হোক বা না হোক কোরআন সর্বাবস্থায় সত্য বিজ্ঞান মিথ্যা হতে পারে কোরআন কখনো মিথ্যা হতে পারে না কোরআনের কোনো বিষয়ে বৈজ্ঞানিক কোনো সমর্থন পেয়ে উল্লাসিত হওয়া ঠিক নয় ভালো করে যাচাই করে নেওয়া উচিত ফেরাউন লোহিত সাগর না ভূমধ্যসাগর না নীলনদ বা অন্য কোনো নদীতে ডুবেছে তা আমরা নিশ্চিত করে বলতে পারি না এর কোনটি নিয়ে বাড়াবাড়ি করা পাগলামো ছাড়া কিছুই নয় আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআনের প্রত্যেকটি বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস নসিব করুন আমেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আল্লাহ হাফিজ